সুজুকি জিক্সার এফ আইভিএস বিশের মডেল বিশে নাম্বার গুলো এটা চলছে হচ্ছে সাড়ে সতেরো এটা প্রাইস পড়বে দু লাখ পঁচিশ সুজুকি জিক্সার হ্যাঁ জিক্সারটা একুশের মডেল একুশের মডেল ওয়ান টেস গাড়ি এটা চলছে হচ্ছে সাড়ে ছয় হাজার এটা পড়বে এক লাখ ষাট হাজার এটা হচ্ছে ইয়ামাহা ভাষণ থ্রি বিএস সিক্স বিশের মডেল বিশে নাম্বার গুলো আট হাজার কিলো প্রাইস পড়বে দুই পঁচিশ আর ওয়ান ফাইভ হ্যাঁ হ্যাঁ আর ফাইভ বিএস সিক্স একুশের মডেল ছয় হাজার কিলো প্রাইস পাবে তিন লাখ ষাট হাজার আসসালামু আলাইকুম এই ভিডিওটি যে যেখানে যে অবস্থায় বসে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এক্সিলেন্ট বাইক পয়েন্টে আজকে আপনাদের বাইক দেখাবো তার আগে জেনে নেই চলুন লোকেশন এটি হচ্ছে রামপুরা টিভি সেন্টার থেকে মালিবাগের দিকে আসার ঠিক বাম পাশেই পাবেন হচ্ছে এক্সিলেন্ট বাইক পয়েন্ট যেখানে অনেক সুন্দর সুন্দর বাইক আপনারা দেখতে পাবেন এক্সিলেন্ট বাইক পয়েন্ট এখানে এক্সক্লুসিভ বাইক আছে যেগুলো একেবারে নিউ কন্ডিশন আপনারা মিস করবেন না পুরো ভিডিও দেখুন তাহলে সব কিছু জানতে পারবেন এবং বাইকগুলো ফ্রেশ কন্ডিশন একেবারে নতুনের মতো তো আপনারা দেরি না করে চলে আসুন এক্সিলেন্ট বাইক পয়েন্টে আর বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমাদেরকে সহযোগিতা করবে এই শোরুমের ম্যানেজার মানিক ভাই তো আমরা এখন চলে যাব সরাসরি মানিক ভাইয়ের কাছে তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে হ্যাঁ এগুলো সব নতুন সুজুকি জিক্সার এফ এফ কাগজ করা কাগজ করা হ্যাঁ মিরপুরের নাম্বার বিশের মডেল বিশের নাম্বার এটা চলছে হচ্ছে সাড়ে সাত হাজার এটা প্রাইস পড়বে দু লাখ পঁচিশ এটা হচ্ছে FZ V three V three এটা হচ্ছে বিশের মডেল এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এসিআই গাড়ি দুই লাখ পাঁচ হাজার টাকা পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকা হ্যাঁ গাড়ি চলছে হচ্ছে আপনার আট হাজার অনলি দুই লাখ পাঁচ এফ আই বিস অবিশ্বাস্য হাজার আট হাজার কিলো চালা হ্যাঁ, এসিআই গাড়ি সুজুকি জিক্সার হ্যাঁ এখানে কতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আছে জিক্সারটা একুশের মডেল একুশের মডেল ওয়ান টেস্ট গাড়ি নাম্বার নেই এক যে নেবে তা নেবে নাম্বার হবে ওয়ান টেস্ট গাড়ি হ্যাঁ এটা চলছে হচ্ছে সাড়ে ছয় হাজার এটা পড়বে এক লাখ ষাট হাজার বাজার সানেস হ্যাঁ এটা মডেল হচ্ছে উনিশের এফআইবিএস গাড়ি ফুল করেছে এটা চলছে হচ্ছে ন হাজার হ্যাঁ, হ্যাঁ এটা চলা হচ্ছে আট হাজার প্রাইস পড়বে পঁচাশি হাজার এটা হচ্ছে ইয়ামাহা বাসন থ্রি বিএস সিক্স গাড়িটি একেবারেই এটা নাম্বার করা আছে হ্যাঁ বিশের মডেল বিশে নাম্বার করা কত হাজার কিলো এটা চলা আছে হচ্ছে আপনার আট হাজার কিলো প্রাইস প্রাইস করে দুই পঁচিশ দুই পঁচিশ হাজার টাকা এটা চলতে হচ্ছে আপনার 6000 কিবি অনলি 6000 অনলি 6000 836000 836000 এটা হচ্ছে সুজুকি জিএস এক্সার এটা হচ্ছে একুশের মডেল এবিএস ব্রেক হ্যাঁ এটা চলা হচ্ছে আপনার নয় হাজার কিলো নয় হাজার এবং কোনো সার্ভিস করতে হবে না না কোনো সার্ভিসিং করতে হবে চালাবেন হ্যাঁ হ্যাঁ দোকান থেকে পাবেন হ্যাঁ এটা প্রাইস হচ্ছে তিন লাখ তিরিশ তারপর দেখতে পাচ্ছি ইয়ামাহা ফ্রেজার এটা হচ্ছে উনিশের মডেল ট্যাক্স সেকেন্ড দশ বছর করা আছে দশ বছর বছরের পেপার এটা চলছে হচ্ছে এগারো হাজার এটা পড়বে হচ্ছে দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার সুজুকি আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে উনিশের এটা প্রাইস পড়ে নব্বই এক লাখ সামনে কারা তুই তো টিকটকার না বেটা ঠিক আছে মানিক ভাই আপনাদের সবগুলো বাইক আমরা দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ এখানে আমরা রেজিস্ট্রেশন কত কিলো চলছে এবং কত কিছু প্রাইস আমরা আজকেই প্রাইস বলেছি যেখানে আপনারা এসে পছন্দ করে তারপরে ভালো যেটা হয় আপনাদের কাছে ভালো লাগে আমাদের হচ্ছে রামপুরা টিভি সেন্টারের একটু সামনে একটু সামনে হ্যাঁ বাম পাশে পেয়ে যাবে এখানে হোন্ডা শোরুমের সাথে এক্সিলেন্ট বাইক হ্যাঁ আপনাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাইক এখানে এসে নিয়ে যেতে পারেন ঠিক আছে তো আপনারা পছন্দ হলে চলে আসুন এই ঠিকানা এবং এসে আপনাদের পছন্দ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শেষ করছি ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা